হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ডক্টর আর এস আগরওয়াল এর বাংলা কোয়ান্টিটিভ আর্টিটিউড প্রতিযোগিতামূলক অঙ্ক বইটি শুরু করতে চলেছি তো এর প্রথম চ্যাপ্টারটি হলো সংখ্যা সংক্রান্ত আগে এই সংখ্যা সংক্রান্ত থেকে আমরা শিখব যে একটি সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর প্লেস ভ্যালু আচ্ছা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য মানে প্লেস ভ্যালু মানে হচ্ছে তোমার স্থানীয় মান আর ফেস ভ্যালু হলো তোমার আক্ষরিক মান তো এখানে কটা সংখ্যা দেখতে হবে এখানে টোটাল মোট আটটি সংখ্যা আছে ওকে তো এ বলছে যে মনে করো তিন এর তিনের স্থানীয় মান বা প্লেস ভ্যালু কি হবে তিন এর স্থানীয় মান মানে তিন দিয়ে এবার তিন কত নম্বর ঘরে আছে এই দিক থেকে গুনতে হবে ঠিক আছে মানে ডান দিক থেকে বা দিকে যাবে তো এখানে এক নম্বর ঘর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে দেখো একক দশক শতক হাজার ওকে হাজার গেল অজুতগুলো লক্ষ্য গেল তাহলে এখানে কটা শূন্য হবে পরে এই দুইটা এখানে তিনটা একক দশক শতক হাজার অজুত মানে এখানে চারটা পাঁচটা শূন্য হবে ওকে তো এক দিয়ে কটা শূন্য দিব পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এখানে তিন লক্ষ হলো না তিন লক্ষ ওকে দেখো দেখা যাচ্ছে না তো এখানে হলো আমাদের তিন লক্ষ এই তিন লক্ষ হলো আমাদের মানে তিনের মানে তিন এর প্লেস ভ্যালু হলো বা স্থানীয় মান হলো তিন লক্ষ তিন দিয়ে পাঁচটা শূন্য ওকে এবার বলছে বলছে যে ফেস ভ্যালু বা আক্ষরিক মান দেখো এখানে যদি বলে সেভেনের আক্ষরিক মান বা ফেস ভ্যালু কী হবে তাহলে যে কোনো সংখ্যার যদি তোমার ফেস ভ্যালু বলে ঠিক আছে ফেস ভ্যালু যদি বলে তাহলে সেই সংখ্যাটি হবে এর সাথে কোনো গুণ কোনো সংখ্যা গুণ হবে না বা এর সাথে কোনো জিরো গুণ হবে না এবার যদি বলে যে সেভেন সেভেন এর প্লেস ভ্যালু সেভেন এর প্লেস ভ্যালু কোনটা হবে সেভেন একক একক দশক মানে সেভেনের সাথে একশো গুণ হবে তাহলে হবে সাতশো ওকে আর বলে ফেস ফেস ভ্যালু তো সেভেনের ফেস ভ্যালু কি হবে আমাদের সেভেন হবে এবার যদি এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে অন্তর চাই মানে সেভেনের তাহলে আমাদের এখানে হবে সাতশো বিয়োগ সাত মানে seven seven hundred minus seven equal to দশ থেকে সাত বিয়োগ করলে আমাদের আসে তিন হাতে এক দশ থেকে এক বিয়োগ করলে আসে আমাদের নয় হাতে এক তো সাত থেকে এক বিয়োগ করলে আমাদের আসে six six hundred ninety three আমাদের অ্যান্সার ওকে বোঝা গেল তো এটা সিম্পল একটা উদাহরণ এরপরে যাব আমরা সরাসরি অঙ্কে তো বেশি দেরি না করে এক নম্বর অঙ্কটি দেখো দেখো এখানে এক নম্বর অঙ্ক এটা এখানে দেখো যে তিন three two five four seven one zero মানে তিন দুই পাঁচ চার সাত এক শূন্য এই সংখ্যাটিতে কি বলছে পাঁচের স্থানীয় মান বা হেজ ভ্যালু তো এখানে আমাদের সংখ্যা দেখতে হবে যে কোথায় সেই সংখ্যাটি পাঁচ কোন কোন যে এই পাঁচের সংখ্যাটি আছে সেটা এই সংখ্যার মধ্যে মানে টোটাল যে একটা সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে কোথায় বসে আছে দেখতে হবে যে এইখানে বসে আছে তাই তো তাহলে দেখো এরপরে কয়টা মানে ডান দিকে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চারটি তাহলে চারটি শূন্য হবে তাই তো চারটি সংখ্যা মানে চারটি শূন্য এর সাথে কি গুণ হবে মানে এক দিয়ে মানে একক দশক শতক হাজার অযুত মানে এক অযুত মানে এখানে দশ হাজার আমাদের পাঁচের সাথে গুণ হলে আমাদের পঞ্চাশ হাজার হবে তাহলে পঞ্চাশ হাজার গুণ হলে আমাদের সি নম্বর অপশন তো এটাকে আমরা মুখে মুখে বলে দিলাম কিন্তু ঠিক আছে এটাকে আমরা এখন ট্রাই করবো তো দেখো এখানে three two five four seven one zero এখানে বলছে যে এই পাঁচের কি বলছে ফেস ভ্যালু চেয়েছি না sorry place value place value মানে স্থানীয় মান তাই তো তো দেখো এখানে পাঁচ পাঁচ নিচে দিয়ে দিলাম তো এখানে দেখো কয়টা শূন্য আছে মানে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে চারটা শূন্য দিয়ে দেবো পর পর তাই তো দেখো পঞ্চাশ হাজার আমাদের কি সঠিক অ্যান্সার এটা হলো আমাদের প্লেস ভ্যালু যাকে বলে আমাদের প্লেস ভ্যালু বলছে কত এই পাঁচের পাঁচের প্লেস ভ্যালু হলো আমাদের ফাইভ ঠিক আছে ফাইভ দিয়ে চারটা শূন্য চারটা শূন্য কি কারণে যে এরপরে মানে ডান দিকে চারটা ঘর আছে চারটা সংখ্যা আছে সেই জন্য চারটা জিরো বসলো ওকে এরপর দেখব দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্নে বলছি যে আট এর ফেস ভ্যালু মানে এইট এর ফেস ভ্যালু কি তো ফেস ভ্যালু বলতে মানে যেই সংখ্যার ফেস ভ্যালু বলবে ঠিক আছে ফেস ভ্যালু বলবে সেই সংখ্যাটিই হবে এর অন্য কোনো সংখ্যা হবে না মনে রাখতে হবে ওকে তো আমরা তো উদাহরণে প্রথমে যখন উদাহরণ দিই তখন তো আমরা পড়ছিলাম যে যে কোনো সংখ্যার যদি ফেস ভ্যালু বলে ফেস ভ্যালু মানে আক্ষরিক মান ওকে ফেস ভ্যালু মানে আক্ষরিক মান যদি বের করতে বলে তাহলে সেই সংখ্যাটি হবে অন্য কোনো সংখ্যা হবে না তাহলে দেখো এখানে four five eight nine two six এর সংখ্যাটি দেখি আট এর ফেস ভ্যালু কত তাহলে আট এর ফেস ভ্যালু হবে এর এইট হবে ঠিক আছে তার মানে আট এটা আমি করলাম না ঠিক আছে এটা এ নম্বর অপশন ওকে এরপরে দেখো তিন নম্বর অঙ্কে দেখো five zero three five three five সংখ্যাটিতে থ্রি এর প্লেস ভ্যালুর যোগফল কত এখানে দেখো তিন সংখ্যা আছে দেখো তিন কয়টা সংখ্যা আছে এই যে এক জায়গায় আছে আরেক জায়গায় আছে মানে দুই জায়গায় আছে তো তাহলে দেখো একটা তিন এর যদি আমি প্লেস ভ্যালু বলি দেখো যেই সংখ্যাটিতে মানে কোনো সংখ্যাটিতে এই সংখ্যাটি এই সংখ্যাটির মধ্যে কি থাকলো যে একটা তিন আছে কোন জায়গায় এই জায়গায় তিন আছে তাহলে একক দশক দশকের ঘরে জায়গা আছে তাই তো তাহলে এখানে দশকের ঘরে যদি থাকি তাহলে তিন দিয়ে দশকের সংখ্যা গুণ হবে বা দশকের সংখ্যা হলো তোমার দশ তাহলে এখানে তিরিশ আর এখানে কত একক দশক শতক হাজার আর একটা আছে হাজারের ঘরে তাহলে তিন দিয়ে এক দুই তিন মানে এখানে তিনটা শূন্য হবে ওকে তাহলে তিন হাজার ওকে তিন হাজার আর এখানে তিরিশ সংখ্যাটিতে তিনের প্লেস ভ্যালু আমরা পেয়ে গেলাম দুইটা প্লেস ভ্যালু একটা হলো তিন হাজার আর একটা হলো তিরিশ তাহলে এদের যোগফল তিন হাজারের সাথে তিরিশ যোগ করলে তিন হাজার তিরিশ আমাদের সঠিক অ্যান্সার হয় ওকে তো এটা আমরা করব এখন তো দেখো এখানে এখানে বলছে যে ফেস ভ্যালু তাই তো তিনের ফেস ভ্যালু যাই হোক তো তিনের এখানে ফেস ভ্যালুর যোগফল বলছি তাই তো সরি এখানে ফাইভ থাকবে ঠিক আছে five zero five five zero three five three five তাই তো তো এখানে আমাদের ফেস ভ্যালু মানে কি এখানে দেখো তিন কোন জায়গায় আছে তিন তিন আমরা কি নিয়ে নিলাম ওকে একটা দিন আমরা এই যে ডাইরেক্ট নিব ওকে তো এখানে একক একক দশক শতক মানে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যার জন্য আমরা তিনটা জিরো নিয়ে নিলাম তাই তো একটা তিনের এখানে তিনের কিন্তু দুইটা ফেস ভ্যালু পাবো একটা তিন হাজার পেয়ে গেলাম আর একটা একক মানে এখানে একটা শূন্য একটা দুইটা একটা তিরিশ একটা তিন হাজার যদি এদের যোগফল বলে যোগফল বলে আমরা যোগফল হবে তিন হাজার তিরিশ ওকে বোঝা গেল এবার নেক্সট চার নম্বর এরপরে দেখো চার নম্বরে আছে five two seven four three five সংখ্যাটিতে সেভেন এবং থ্রি এর প্লেস ভ্যালুর পার্থক্য তো আমরা কি দেখলাম যে প্লেস ভ্যালু প্লেস ভ্যালু মানে সংখ্যাটি কোন ঘরে থাকবে এবং ডান দিকে কয়টি সংখ্যা থাকবে যতগুলি সংখ্যা থাকবে তার সাথে মানে সংখ্যা থাকবে ততগুলি শূন্য এবং সামনে এক বসিয়ে ওই সংখ্যাটির সাথে গুণ হবে তাই তো তো দেখো এখানে সেভেন এর প্লেস ভ্যালু তো সেভেন এক্স সেভেন কোন সংখ্যায় আছে কোন ঘরে আছে দেখো একক দশক শতক হাজার তাহলে কি সাত হাজার সাত এর প্লেস ভ্যালু হলো সাত হাজার আমরা পেয়ে গেলাম এবারে বলছে তিরিশ তিন এর প্লেস ভ্যালু তো একক দশক মানে তিরিশ হবে তিনের প্লেস ভ্যালু হলো তিরিশ তো সাত হাজার থেকে যদি তিরিশ আমরা বিয়োগ করি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ছয় হাজার নয়শো সত্তর এটা আমাদের সঠিক অ্যান্সার তো আমরা প্রমাণ স্বরূপে করব তো দেখো সংখ্যাটা আমরা টুকে নিলাম okay five two seven four three five মানে এর কি বলছে যে সেভেন ও তিনের প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত ঠিক আছে তাহলে বিয়োগফল হবে তো দেখো এখানে সেভেন আছে এখানে কত আছে এখানে নিচে দিলাম ঠিক আছে বড় সংখ্যা সবসময় নিচে দিতে হয় এখানে তিন আছে তো একক দশক মানে তিরিশ ঠিক আছে একক দশক শতক হাজার তাহলে এখানে তিনটা শূন্য হবে এবার সেভেনের প্লেস ভ্যালু হলো সাত হাজার তিনের প্লেস ভ্যালু হলো তিন হাজার তাহলে এবার এদের কি অন্তর মানে প্লেস ভ্যালুগুলির অন্তর বলছি ঠিক তো ঠিক আছে তো সাত হাজার মাইনাস তিন হাজার সরি তিন তিরিশ ওকে তো এখান থেকে শূন্য শূন্য আমরা শূন্য বসে দিলাম এখানে দশ ধরবো তিন দশ থেকে তিন বিয়োগ করলে আমাদের আসে কত সাত হাতে থাকবে এক দশ থেকে এক বিয়োগ করলে নয় এই নয় হাতে থাকলে এক সাত থেকে এক বিয়োগ করলে আমাদের ছয় ছয় হাজার নয়শো সত্তর আমাদের সঠিক অ্যান্সার ওকে বোঝা গেল হ্যাঁ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখো এবার বলছে পাঁচ নম্বরে দেখো three two six seven five one four nine সংখ্যাটিতে সেভেন এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত দেখো ফেস ভ্যালু তো তোমরা জানোই যে ফেস ভ্যালু কি যেটা হলো তোমার আক্ষরিক মান মানে আক্ষরিক মান যেই সংখ্যাটি থাকুক না কেন ওই সংখ্যাটিই হয় ঠিক আছে আর প্লেস ভ্যালু কি যেখানে যেই মানে একটা সংখ্যার মধ্যে এই মনে করো একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে ঠিক আছে তো এর ডান দিকে কতগুলি সংখ্যা আছে সেই সংখ্যা মানে যতগুলি সংখ্যা আছে ততগুলি শূন্য সেই সংখ্যার ডান দিকে বসবে মনে রাখো এটাই তো অঙ্কটি আমি তুলে গিয়ে ঠিক আছে তো দেখো সংখ্যাটি আমি তুলে নিলাম খাতার মধ্যে কি বলছি এখানে three two six seven five one four nine এখানে এই সংখ্যার মধ্যে কি সেভেনের মানে তোমার ফেস ভ্যালু ও প্লেস ভ্যালু মানে প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য তো দেখো এখানে প্লেস ভ্যালু আগে বার করবো তাই তো তো এখানে সেভেন সেভেনে দিয়ে দিলাম তাই তো তো এখানে কয়টি সংখ্যা আছে দেখো একক দশক শতক হাজার মানে এক দুই তিন চারটা চারটা জিরো এখানে বসবে ঠিক আছে চারটা সেভেনের সেভেনের এটা হলো তোমার প্লেস ভ্যালু এবার সেভেনের ফেস ভ্যালু হলো মানে যেটা হলো আক্ষরিক মান সেটা সেই সংখ্যাটি হবে এবার সেই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিব এবং তাদের মধ্যে বিয়োগফল করব অন্তর পার্থক্য মানে বিয়োগফল তাই তো এখানে দশ দশ থেকে সাত বিয়োগ করলে আমাদের তিন হাতে এক দশ থেকে এক বিয়োগ করলে নয় দশ থেকে এক বিয়োগ করলে নয় দশ থেকে এক বিয়োগ করলে নয় সাত থেকে এক বিয়োগ করলে ছয় মানে six nine double nine three আমাদের হলো সঠিক অ্যান্সার তো এখানে সঠিক অ্যান্সার হবে একদম দেখো সি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলছি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর হলো বৃহত্তম সংখ্যা তো আমি সংখ্যাগুলি সব সিরিয়ালি সাজায় আমি লিখতেছি তাই তো তো দেখো এখানে এক অঙ্কের কি বৃহত্তম মান তো এখানে বৃহত্তম মান আমার করবো যে এক অঙ্ক এক অঙ্ক মানে এখানে আমরা একটা সংখ্যা লিখব সংখ্যা কি যে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে পাঁচ অঙ্কের বলছি তো তাই আমরা এই এক যাই হোক এক দুই তিন চার পাঁচটি সংখ্যা লিখলাম তাই তো মানে one nine two four five one nine two four five আমরা একটা সংখ্যা লিখলাম তো এখানে এককের ঘর দেখো এককের ঘরের সংখ্যা মানে এক এক অঙ্কের মানে এক অঙ্কের সংখ্যা বলছি মানে এখানে এক অঙ্কের ঘর কোনটা এই পাঁচ হবে তাই তো পাঁচ হবে তাই তো তাহলে দেখো এক অঙ্কের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম এক থেকে নয় মানে এক থেকে নয় অব্দি সংখ্যা আছে এবার এর সাথে যদি আমরা দশ বলি যে দশ আমাদের একক অংশ এক অঙ্কের সংখ্যা সেটা না দেখো দশ আমরা তো দিলাম ঠিকই কিন্তু এটা একক এটা দশক তাই তো এখানে দুইটা সংখ্যা হয়ে গেল কিন্তু এই একক দশক মানে দুইটা সংখ্যা তাহলে আমাদের এক থেকে নয় অবধি হবে আমাদের কি এক অঙ্কের তো এক অঙ্কের বৃহত্তম যেটা মান হলো সেটা হলো মানে আমাদের নয় ওকে এবার যদি বলে ক্ষুদ্রতম মান দেখো একের পরে যদি আমরা আমরা যাই শূন্য শূন্য কিন্তু কোনো সংখ্যার মধ্যে পড়ে না তাই ক্ষুদ্রতম মান হবে ওয়ান ঠিক আছে হয়ে গেল এবার বলে যে দুই অঙ্কের বৃহত্তম মান দেখো দুই অঙ্কের বৃহত্তম মান আমরা কি লিখতে পারি যে নিরানব্বই কেন নিরানব্বই কারণ আমরা যদি একশো লিখি তাহলে কিন্তু তিনটে সংখ্যা এক দুই তিনটে সংখ্যার মধ্যে পড়তেছে তাহলে এটা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পড়বে তাই তো তাহলে আমাদের এই দশ যে থাকলো না এই যে দশ দশ হলে একক দশক মানে দুই অঙ্কের দুই অঙ্কের ক্ষুদ্রতম মান হলো আমাদের দশ ঠিক আছে এবার তিন অঙ্কের এখানে কিন্তু একশো হবে না এখানে নিরানব্বই হবে কি ডবল নাইন তো এখানে বলেছে যে তিন অঙ্কের বৃহত্তম মান এখানে তিন অঙ্কের বৃহত্তম মান হলো তিনটা নয় চার অঙ্কের বৃহত্তম মান চারটা নয় পাঁচ অঙ্কের বৃহত্তম মান পাঁচটা নয় হবে বোঝা গেল যদি বলে এক অঙ্কের বৃহত্তম মান তাহলে একটা নয় দুই অঙ্কের বৃহত্তম মান দুইটা নয় তিন অঙ্কের বৃহত্তম মান তিনটে নয় চার অঙ্কের বৃহত্তম মান চারটা নয় পাঁচ অঙ্কের বৃহত্তম মান পাঁচটা নয় এভাবে যদি ছয় সাত বলে সাত অঙ্কের বৃহত্তম মান কত তাহলে সাতটি নয় বসিয়ে দেওয়া ব্যাস শেষ তো দেখো এবার এক অঙ্কের ক্ষুদ্রতম মান সেখানে এক দুই অঙ্কের ক্ষুদ্রতম মান দশ তিন অঙ্কের ক্ষুদ্রতম মান হলো একশো কারণ একশো কেন কারণ এখানে একক দশক শতক মানে তিনটি সংখ্যা আছে কিন্তু তিনটি চার অঙ্কের এক হাজার পাঁচ অঙ্কের দশ হাজার ঠিক আছে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা বোঝা গেল তাহলে আমরা মানে এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের মধ্যে আমরা কি বললাম ক্ষুদ্রতম মান ও বৃহত্তম মান পেয়ে গেলাম এবার কি অঙ্কে বলছে কি দেখো অঙ্কে বলছে যে বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মান আর বৃহত্তম মানের যোগফল বলছে তাই তো তো দেখো এখানে আমাদের দেখলাম কি পাঁচ অঙ্কের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান তো আমাদের এটা ক্ষুদ্রতম মান হয়ে গেল তাই তো আর এটা হলো আমাদের বৃহত্তম মান মানে পাঁচটা নয় দেখো বৃহত্তম মান পাঁচ অঙ্কের বৃহত্তম মান পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ এবার ক্ষুদ্রতম মান হলো আমাদের এই দশ হাজার তাই তো তাহলে আমাদের কি যোগফল হবে নয় শূন্য নয় যোগ করলে নয় শূন্য নয় যোগ করলে নয় শূন্য নয় যোগ করলে নয় নয় আর একে যোগ করলে দশ তাহলে one zero double nine double nine আমাদের কি দেখো one zero double nine double nine আমাদের সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হবে একদম মানে দশ দিয়ে এখানে দেখো দশ দিয়ে চারটা নয় কিন্তু তাহলে এখানে দশ দিয়ে চারটা নয় কোথায় আছে এই যে তোমাদের সি নম্বর অপশন ওয়ান দিয়ে মানে ওয়ান জিরো দিয়ে দশ দিয়ে দুই চারটা নয় ওকে এরপরে দেখো সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কে দেখো যে যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল কত তো দেখো এখানে পাঁচ অঙ্কের কি বলছি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তোমার দশ হাজার মানে এক দিয়ে চারটা শূন্য তাই তো এবার বলছে যে তিন অঙ্কের বৃহত্তম সমান তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তিনটে নয় ব্যাস সিম্পল না সাত নম্বর ওকে তো বলছে কি যে এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মান সংখ্যা তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তোমার দশ হাজার ঠিক আছে মানে এক দিয়ে চারটা শূন্য এবার বলছে যে তিন অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম মান তিন অঙ্কের বৃহত্তম মান কি তিনটে নয় এই যে এই যে তিনটা নয় তিন অঙ্কের বৃত্তমান হচ্ছে তিনটা নয় তাহলে আমাদের তিনটা নয় আমাদের বিয়োগ ফল হবে তাই তো তাহলে বিয়োগ করব দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে এক মানে এখানে দশ শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হাতে এক না সরি হুম তারপর এখানে থাকলো নয় দশ থেকে এক বিয়োগ দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে কি থাকবে এক থাকবে এক শূন্য থেকে এক বিয়োগ করলে নয় দেখো যোগ তাহলে আমাদের আসলো নাইন ওয়ান জিরো ওয়ান আমাদের সঠিক অ্যান্সার ওকে সরি সরি এখানে জিরো হবে দেখো নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক তাহলে এখানে দশ থাকলো হাতে এক থেকে যোগ হলো ঠিক আছে তাহলে এবার দশ শূন্য শূন্য বিয়োগ হলো তারপর হাতে এক যোগ হলো দশ দশ থেকে শূন্য এখানে শূন্য হবে তোমরা এটাই দেখো যে হুম ওকে নয়ের একে দশ শূন্য নয় শূন্য আর কে দশ শূন্য নয়কে দশ শূন্য নয়কে দশ শূন্য এই নয় ডবল জিরো ওয়ান আমাদের সঠিক অ্যান্সার এরপরে আট নম্বর দেখো আট নম্বরে আছে যে তিন দিয়ে শুরু ও পাঁচ দিয়ে শেষ হয় এমন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি দেখছো মানে তিন দিয়ে শুরু হবে আবার পাঁচ দিয়ে শেষ হবে এমন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের কি বলছি ক্ষুদ্রতম সংখ্যা দেখতে হবে দেখো এখানে আছে থ্রি ওয়ান দেখি আমরা সংখ্যা দ্বিগুণ করবো ঠিক আছে এখানে একত্রিশ হাজার পাঁচ আছে এখানে তিরিশ হাজার পাঁচ আছে এখানে তিরিশ হাজার পনেরো আছে এখানে তিরিশ হাজার পঁচিশ আছে তো দেখো আমাদের তিরিশ হাজার আমরা বাদিয়ে দিয়ে দিলাম তাই তো তিরিশ হাজার যদি আমরা বাদ দিয়ে দিই দেখালো এখানে এক হাজার পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পনেরো আছে এখানে পঁচিশ আছে তাহলে এই এক হাজার পাঁচ না পাঁচ না পনেরো না পনেরো পঁচিশ বড় নিশ্চয়ই এই যে এক হাজার পাঁচ বড় আর যেটা সবচেয়ে ছোট হলো পাঁচ তাহলে এখানে আমাদের কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা দিয়েছে তাহলে আমাদের তিন হাজার তিরিশ হাজার পাঁচ হবে মানে তিন দিয়ে শুরু হবে আর পাঁচ দিয়ে শেষ হবে তাহলে আটের আমাদের সি নম্বর অপশন একদমই কারেক্ট অ্যান্সার ওকে এরপরে যাব আমরা নয় নম্বর প্রশ্নে দেখো টু ফোর জিরো সেভেন অঙ্কগুলি ব্যবহার করে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তো দেখো এখানে মানে টু ফোর জিরো সেভেন দিয়ে আমরা এই সংখ্যাগুলি তৈরি করতে পারি একটা কত আছে দুই হাজার সাতচল্লিশ দুই হাজার চারশো সাত দুই হাজার চার দুইশো সাতচল্লিশ দুই হাজার চারশো সত্তর দেখো একটা লজিক দেখো যে এখানে ডবল টু ফোর সেভেন দিছে তো এখানে ডবল টু কি আছে নেই তাহলে এটা আমাদের এই অপশান থেকে আমাদের এটা বাতিল হবে তাই তো এটা আমাদের একদম চলবে না তাহলে আমাদের তিনটে অপশান আছে এ আছে সি আছে আর ডি আছে তাহলে এর মধ্যে দেখো দুই হাজারকে আমরা বাদ দিয়ে দিলাম মাইনাস করে নিলাম তাহলে এখানে আমাদের সাতচল্লিশ আছে থাকতেছে এখানে চারশো সাত থাকতেছে এখানে চারশো সত্তর থাকতেছে তো এখানে বলছে ক্ষুদ্রতম মান চার অঙ্কের চার অঙ্কের সংখ্যা কিন্তু বাট ক্ষুদ্রতম মান তো এখানে সাতচল্লিশ নিশ্চয়ই ছোট হবে তাই তো ফর্টি সেভেন ছোটো আর এখানে চারশো সাত বড় এখানে চারশো সত্তরও বড় মানে চারশো সাতের থেকে চারশো সত্তর বেশি বড় কিন্তু সাতচল্লিশ ফর্টি সেভেন একদম খুব কম তাই আমাদের এই নম্বর অপশন সঠিক অ্যান্সার ওকে এখানে কোনো কিছু করার আর উদ্দেশ্যই থাকে না তাহলে দেখো দশ নম্বর এ সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয় এ সহ মানে সরি শূন্য সহ সমস্ত সংখ্যাকে এটি পূর্ণ সংখ্যা বলা হয় না সম্পূর্ণ মূলত সংখ্যা না পূর্ণ সংখ্যা না সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যা বা মৌলিক সংখ্যা নিশ্চয়ই এগুলি হলো তোমার পূর্ণ সংখ্যা তাই তো সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যাও হতে পারে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যাই হবে কারণ শূন্য সহ সমস্ত সংখ্যাকে বলা হয় সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যা প্রত্যেক মূলক সংখ্যাই মূল সংখ্যা অবশ্যই দেখো বারো নম্বর প্রত্যেক মূলত সংখ্যাই কিন্তু অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে তাই তো প্রত্যেক মূলত সংখ্যাই একটি পূর্ণ সংখ্যা হবে এখানে কিন্তু একটি বাস্তব সংখ্যাও হবে না একটি প্রকৃত সংখ্যা হবে না একটি অখণ্ড সংখ্যা হবে না পাই একটি কি সংখ্যা দেখো পাই হলো একটি তোমাদের মূলত সংখ্যা তাই তো রুট ওভার টু একটি কি সংখ্যা দেখো রুট ওভারকে কিন্তু আমরা কি ভাঙতে পারি না ভাঙতে ভাঙতে পারি কিন্তু অনেক ভেজাল আছে পয়েন্ট আসবে অনেক সংখ্যা আসবে সেজন্য এটি কিন্তু আমাদের এটা অমূলক সংখ্যা দেখবা কোন সংখ্যার রুট ওভার আছে কিন্তু তাকে আমরা মানে বের করতে পারতেছি না যেমন root over two root over three root over five root over seven এই সংখ্যাগুলি হলো তোমাদের অমূলক কিন্তু যদি বলা হয় রুট ওভার নাইন দেখো রুট ওভার নাইন যদি আমরা করি তাহলে আমাদের তিন মান আসতেছে তাই তো তিন তিরিকার নয় দুইটা তিন ভিতরে থাকলো একটা তিন বাইরে আসলো তাই তো দুইটা তিন ভিতরে থাকার জন্য তো একটা তিন বাইরে আসলো রুট ওভার উঠে গেল তাই তো সেই জন্য এখানে রুটুবার থ্রি একটি কি ধরনের সংখ্যা এখানে দেখো সমাপিকা ভগ্নাংশ অসমাপিকা আবর্তনিক দার্শনিক দেখো রুটুবার থ্রি এর মান হলো তোমার one point seven three two এর মানে সমান ঠিক আছে এরপরে দেখো কত নম্বর ষোলো নম্বর কেবলমাত্র দুবার ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা বা শূন্যবাদী যোগ করে পাঁচ পাওয়া যায় অর্থাৎ five equal to four plus one five equal to three plus two এইভাবে কতভাবে এইভাবে কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা শূন্যবাদী যোগফল নয় হবে দেখো আমাদের এখানে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে পাঁচ কিভাবে মিলাইতে হবে চার আর এক যোগ করে পাঁচ তিন আর দুই যোগ করে পাঁচ কিন্তু এভাবে দুইটি সংখ্যা মানে দুইটি ভিন্নাত্মক সংখ্যা যোগ করে আমাদের নয় বানাতে হবে তাহলে কোন কোন সংখ্যাগুলি তাই তো দেখো নয় আমাদেরকে বানাতেই হবে যে কোনোভাবেই হোক ঠিক আছে সেখানে দেখো ভিন্নাত্মক সংখ্যা মানে তোমাদের মৌলিক সংখ্যাও হতে পারে একের সাথে আট যোগ করে নয় হয় তাই তো দুইয়ের সাথে সাত যোগ করে নয় হয় তিনের সাথে ছয় যোগ করি নয় হয় এবার চারের সাথে পাঁচ যোগ করি নয় হয় তো এখানে দেখো কয়টি সংখ্যা দেখো একের সাথে আট যোগ করে একটা সংখ্যা পেয়ে গেলাম দুই সাথে সাত যোগ করে একটা সংখ্যা পেয়ে গেলাম তিনের সাথে ছয় একটা সংখ্যা যোগ পেয়ে গেলাম চারের সাথে পাঁচ একটা যোগ করে পেয়ে গেলাম তাই তো আর কোনো সংখ্যা নেই যে নয় বের করবো আমরা তাহলে আমাদের কয়টি সংখ্যা এক দুই তিন চারটি চারটি সংখ্যা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে একদম বি নম্বর অপশন চার ওকে এরপরে দেখো পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাতে পি কিউ ইজ চৌষট্টি তাহলে কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না দেখো এখানে একটা লজিক দেখো অঙ্কটি আমি খাতা তুলে নিলাম ঠিক আছে পি গুণ কিউ মানে পি আর গুণ এর ফলে কি আসে চৌষট্টি আসে তাই তো এবং কিন্তু পি প্লাস কিউ যোগফল করলে আমাদের কিন্তু হবে ষোলো হতে পারে কুড়ি হতে পারে পঁয়ত্রিশও হতে পারে মানে তোমাদের পঁয়ষট্টি হতে পারে তাই তো এবার বলছি এর মান হতে পারে না কোন কোনটি মান হতে পারে না এতে তো দেখো দেখো এখানে আমার কি করব আটাটা কি চৌষট্টি হয়তো হ্যাঁ হয় সেজন্য দেখো এখানে যোগফল বলছি কিন্তু এবার আট আর আটে যোগ ফল ফল করলে আমাদের কি আসে ষোলো কিন্তু প্রমাণিত হয়ে যায় তাহলে এই সংখ্যাটি হবে তাই তো এবার আঠারো চৌষট্টি তো হয়ে গেল এর মধ্যে কি করতে পারি আমরা যে চার ষোলো চৌষট্টি চার ষোলো চৌষট্টি দেখো ষোলো আর প্লাস চার যোগ করলে আমাদের কি কুড়ি আসে না তাহলে আমাদের কুড়ি এই সংখ্যাটি মিলে গেল দেখো কুড়ি কিন্তু মিলে গেল তাই তো এরপরে লিখতে পারি যে বত্রিশ দুগুণা চৌষট্টি তাই তো বত্রিশ না বত্রিশ দুগুণা চৌষট্টি তো বত্রিশ আর তিন দুই যোগ করলে আমাদের কত আসে চৌত্রিশ আসে আচ্ছা কিন্তু এখানে আমাদের পঁয়ত্রিশ দিয়েছে চৌত্রিশ হবে কিন্তু পঁয়ত্রিশ দিয়েছে এই অপশনটা আমাদের ডাউট লাগতেছে ঠিক আছে যাই হোক হুম এবার আরেকটা সংখ্যা যেটা সংখ্যা দেখো তো আমাদের এই পঁয়ত্রিশ কিন্তু মিলে নেই ঠিক আছে মাত্র আছে কোনটা এই পঁয়ষট্টি আছে এটাকে আমরা ট্রাই করবো যেটা আর হবে কি না দেখো এখানে আমরা কি চৌষট্টির সাথে ওয়ান গুণ করলে আমাদের কত আসে চৌষট্টি তো হবে না কোনো সংখ্যার সাথে ওয়ান যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি হবে অবশ্য বুঝতে গেল বোঝা গেল মানে কোন সংখ্যার সাথে যদি শূন্য বাদে মানে শূন্যর সাথে যদি ওয়ান গুণ বাদ দিয়ে ওয়ান মানে শূন্যর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে শূন্য হবে কিন্তু চৌষট্টির সাথে মানে ফর সিক্সটি ফোর এর সাথে যদি ওয়ান যোগ মানে গুণ করা হয় তাহলে আমাদের কিন্তু চৌষট্টি আসে কিন্তু কিন্তু কি যে চৌষট্টি প্লাস ওয়ান মানে সিক্সটি ফোর প্লাস ওয়ান যোগ করলে আমাদের কত আসে এই পঁয়ষট্টি আসে মানে সিক্সটি ফাইভ আসে কিন্তু আমাদের কোনটা মিলে গেল এইটা মিলে গেল এটা মিলে গেল এটা মিলে গেল কিন্তু আমাদের এইটা আমাদের মিলল না মানে পঁয়ত্রিশ আমাদের অ্যান্সার হইল না ঠিক আছে মানে এখানে বলছে যে এমন কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা বা শূন্যবাদী যোগ করে সরি পিও কিউ এমন দুটি ধনাত্মক সংখ্যা যাতে পি কিউ চৌষট্টি এবং নিম্নলিখিত কোনটি পি কিউ এর মান হতে পারে না পি প্লাস কিউ এর মান হতে পারে না বোঝা গেল তাহলে আমাদের কিন্তু এটা মিলে গেল যে পঁয়ত্রিশ আমাদের মান হবে না ওকে এরপরে যাব আমরা আঠারো নম্বরে দেখো আঠারো নম্বরে বলছে যে যদি x plus y plus z equal to nine এবং ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণসংখ্যা হয় তাহলে এক্স এর বৃহত্তম মান কত হবে মানে কি বলছি এখানে ওয়াই এবং জেড মানে ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে মানে শূন্য থেকে মানে শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণসংখ্যা মানে শূন্য কিন্তু হবে না মানে শূন্য থেকে বেশি হতে হবে তাই তো কিন্তু তিনটি সংখ্যার যোগফল আমাদের বের করতে বলছি কত এখানে নয় বের করতে হবে দেখো আমি খাতার মধ্যে তুলে নিলাম x plus y plus z equal to নয় কিন্তু এই যে ওয়াই আর জেড এর মান কিন্তু আমাদের কি বের করতে হবে শূন্য থেকে বেশি কিন্তু সেটা হবে পূর্ণ সংখ্যা কি বলছে এটা পূর্ণ সংখ্যা হতে হবে তাই তো পূর্ণ সংখ্যা হলো আমাদের শূন্য থেকে একেবারে একশো অব্দি কিন্তু ব্যাপার হচ্ছে শূন্য কিন্তু মানে শূন্যর উপরে থাকতে হবে তো এখানে একটা লজিক যে দেখি না অপশন আছে আমাদের কত তিন আছে সাত আছে আট আছে আর হচ্ছে তোমার অপরাধ মানে অ মানে কোনো তথ্য নেই মানে অপর্যাপ্ত তথ্য আছে আর কি তাই তো তো যাই হোক আমাদের ট্রাই করতে হবে তো দেখো এক্স এর মান যদি তিন হয় এখানে নিশ্চয়ই এই দুটি এই দুইটার কি যোগফল কত হবে হবে আমাদের ছয় তাই তো এখানে তিন এখানে ছয় মানে থ্রি প্লাস ছয় হলে তোমাদের নয় মিলে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে এর বৃহত্তম মান চাইছে তাই তো মানে এক্স এর এক্স এর মান আমাদের পেয়ে গেলাম তিন এটা একটা মান পেয়ে গেলাম ঠিক আছে এখানে কিন্তু তিনটা মান এর তিনটা মানের মধ্যে কোনটা বৃহত্তম তো দেখো সাতই এক্স এর মান যদি সাত হয় তাই তো সাত হলো তাহলে এখানে পড়ে থাকলো কত দুই এদের যোগফল দুই তাহলে এখানে এক এখানে এক কিন্তু শূন্যর থেকে বড় তাই তো বড় না হ্যাঁ বড় তাহলে দুই এক একে যোগ করলে দুই আসলো আর দুই আর সাথে আমাদের নয় আসলো তাই তো তাহলে এক্সের মান আমাদের সাত কিন্তু দেখবো আট দিয়ে হচ্ছে কিনা মানে এক্সের মান আট দিয়ে হয় কিনা তাই তো তাহলে এখানে যদি আট হয় তাহলে এদের মান কত হবে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হবে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মানে সামনে জিরো আসতেছে তাহলে আমাদের জিরোর থেকে বড় লাগবে তাই তো তাহলে আমাদের বৃহত্তম মান হবে আমাদের সাত সেভেন বোঝা গেল এরপর দেখো উনিশ নম্বর এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সংখ্যার বর্গের যোগফল বলছি তো এদের বর্গের যোগফল কত সেটা আমরা বের করব মানে এক থেকে নয়ের দেখো এক থেকে নয়ের সংখ্যার মধ্যে যোগ মানে বর্গের যোগফল চাইছে তাই তো তো এক স্কোয়ার হলো তোমাদের এক এটা কিন্তু কাজে লাগবে এটা লিখে রাখো ঠিক আছে একের square equal to one two square হলো তোমাদের ফোর থ্রি স্কোয়ার হলো তোমাদের নাইন ফোর স্কোয়ার হলো তোমাদের ষোলো ফাইভের স্কোয়ার হলো পঁচিশ ঠিক আছে টোয়েন্টি ফাইভ সিক্স এর স্কোয়ার হলো তোমাদের থার্টি সিক্স সেভেন এর স্কোয়ার হলো ফর্টি নাইন এইট এর স্কোয়ার হয় তোমাদের চৌষট্টি নাইন এর স্কোয়ার হয় তোমাদের একাশি একটা লজিক দেখবা যে শেষে মানে শেষে দেখবা নাইনের শেষে কিন্তু মানে নয়ের স্কোয়ার যদি করি তাহলে আমাদের শেষে ওয়ান থাকতেছে এইটের স্কোয়ার শেষে আমাদের ফোর থাকতেছে সেভেনের স্কোয়ার শেষে আমাদের নাইন আসতেছে সিক্সের স্কোয়ার আমাদের ছয় আসতেছে পাঁচের স্কোয়ার আমাদের শেষে পাঁচ আসতেছে চারের স্কোয়ার আমাদের শেষে চার আসতেছে আর বাকিগুলো একটি সংখ্যা তো এদের আমাদের যোগফল দেখো এক আর নয় হলো দশ ঠিক আছে মানে এখানে দশ পড়ে থাকলো দেখো দশ এই এক আর নয় দশ মানে বিশ কুড়ি বিশ হয়ে গেল কুড়ি আসলো ঠিক আছে ছয় আর ছয় আর চারে দশ মানে তিরিশ আসলো ঠিক আছে চার আর ছয় দশ চল্লিশ আসলো চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকলো ঠিক আছে পঁয়তাল্লিশ থাকলো আর থাকতেছে হাতে চার তো দেখো দুই সরি দুই আর আটে দশ ঠিক আছে ছয় আর চারে দশ মানে বিশ ঠিক আছে বিশ বিশ আর চারে চব্বিশ চব্বিশ দিনে সাতাশ সাতাশ আর একে আঠাশ দুইশো পঁচাশি ওকে দুশো পঁচাশি আমাদের কি যোগফল বের হয়েছে তো দুশো পঁচাশি আমাদের সঠিক অ্যান্সার আছে কিনা হ্যাঁ আছে এখানে আমাদের সি নম্বর অপশন ওকে দুশো পঁচাশি মনে রেখো এরপর যাব আমরা কুড়ি নম্বর প্রশ্নে তো দেখো যদি এন কুড়ি থেকে আশি এর মধ্যবর্তী সংখ্যা একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ব্যতীত মানে এন প্লাস সেভেন এর মান হতে পারে দেখো মানে কুড়ি থেকে মানে এন এর মান এত হবে মানে এমন একটি সংখ্যা হবে যাতে কুড়ি থেকে কত কুড়ি থেকে তোমাদের এর মধ্যবর্তী হবে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হবে তাহলে নিম্নলিখিত কোনটি ব্যতীত কোনটি ব্যতীত এন প্লাস সেভেন এর মান হতে পারে তাই তো দেখো এখান থেকে আমরা কি করব দেখো সাতচল্লিশ সাতচল্লিশ থেকে সাত যদি আমরা বিয়োগে করি তাহলে চল্লিশ তো এখানে এন এর মান যদি চল্লিশ হয় এমনটি সংখ্যা পূর্ণ সংখ্যাকে তা বলা ঠিক আছে চল্লিশ হইল ঠিক আছে চল্লিশ আর সেভেন হতে পারে সাতচল্লিশ একটাই তো অ্যান্সার আসবে না তাই না কিন্তু আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে কুড়ি থেকে আশির মধ্যবর্তী সংখ্যা কিন্তু যোগফল আমাদের আশির প্লাস হতে পারে তাই তো দেখো এখানে অষ্টাশি আছে এখানে চুরাশি আছে এখানে ফর্টি সেভেন আছে এখানে আটান্ন আছে কিন্তু এখানে আমাদের স্ট্যাটিক কেন অ্যান্সার হবে তাই তো দেখো একটা লজিক যে এই অষ্টাশি থেকে অষ্টাশি থেকে আমরা কী বল বিয়োগ করলাম সাত বিয়োগ করলাম তো বিয়োগ করলে আমাদের কত থাকে একাশি এই একাশিকে যদি রুডোবার করি ভাঙ্গাই তাহলে আমাদের পড়তেছে নয় একটা পূর্ণ সংখ্যা সেই জন্য আমাদের এই অষ্টাশি আমাদের সঠিক অ্যান্সার হবে তো নেক্সট দেখো এখানে বাইশ নম্বর বলছে যে যদি দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে দেখো যদি দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য এক থেকে চব্বিশ অবধি সংখ্যাগুলির বড় ও ছোট হিসাবে সাজানো হয় তাহলে নিচে মানে নিচ থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা বসবে দেখো মানে এক থেকে চব্বিশ অবধি কি করলো বড় থেকে ছোট মানে এখানে দেখো এক আর চব্বিশের মধ্যে বড় সংখ্যা কোনটি নিশ্চয়ই চব্বিশ হবে কারণ এটা দশকের অঙ্কে ঘরের সংখ্যা তাই তো চব্বিশ বড় এক ছোট তাহলে এক সব থেকে নিচে যাবে তাই তো কিন্তু আবার দুই দ্বারা বিভাজ্য দেখো এককে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না এখানে বলছে যে দুই দ্বারা বিভাজ্য হবে বাট বাট বড় থেকে ছোট তো দেখো সংখ্যাগুলি কি আছে যে এক থেকে চব্বিশ অবধি আমাদের সংখ্যা রয়েছে কিন্তু দুই দ্বারা আবার বিভাজ্য হবে তাই তো কিন্তু বড় থেকে ছোট সাজাইতে বলছে তো আমরা ছোটোর থেকে মানে বড় নিচে সাজিয়ে যাব তাই তো প্রথমে দুই হবে চার হবে ছয় হবে আট হবে দশ হবে এরপর হবে বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ দেখো এক থেকেই চব্বিশ অব্দি হয়ে গেল না তাহলে এবার ছোট থেকে কি আমরা বড় সাজিয়ে আসলাম তাহলে দেখো এখানে বলছে যে নিচ থেকে অষ্টম নিচ মানে দেখো নিচ থেকে অষ্টম মানে বরফ থেকে সোজা ছাটাতে হবে এবার হলো আমরা যদি কি করলাম এটাকে আমরা উল্টে দিলাম মানে এইভাবে মানে এটা হলো উপরের সংখ্যা মানে এটা উপরের সংখ্যা মানে চব্বিশ হলো উপরের সংখ্যা আর এটা হলো তোমার নিচের সংখ্যা ঠিক আছে তাহলে উপর থেকে কি নিচের দিকে যাচ্ছে না মনে করো মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে তাহলে নিচ থেকে এখানে বলছে যে নিচ থেকে অষ্টম স্থানে কে কোন সংখ্যা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো ষোলো হলো নিচ থেকে আসে নিচ থেকে অষ্টম স্থানে তাই হলো আমাদের ষোলো সঠিক অ্যান্সার ওকে বোঝা গেল ষোলো আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে এরপর দেখো তেইশ নম্বর দেখো তেইশ নম্বর কি বলছে যে two minus two plus two minus two plus dot dot dot one plus sorry one zero one terms equal to প্রশ্ন করো মানে কোনটি অ্যান্সার হবে তাই তো তো বন্ধুরা এখানে দেখো যে একশো এক টার্মস মানে এখানে বলছে যে একশো একতম সংখ্যাটি কি হবে তাই তো মানে যোগফল মানে একশো এক এরকম দুই সংখ্যা মানে দুই মানে একশো একটি এই দুই সংখ্যা ঠিক আছে দুই মানে এগুলো মানে এগুলোকে ধরো হলো আমাদের দুই নাম একটা এখানে হলো প্লাস দুই নাম একজনের ব্যক্তির নাম এখানে মাইনাস দুই একজন ব্যক্তির নাম এখানে প্লাস দুই একজন ব্যক্তির নাম এখানে মাইনাস দুই একজন ব্যক্তির নাম এখানে কোন মানে এই একশো একটা ব্যক্তির যোগফল করে আমাদের কত মান আসবে তাই তো তো এখানে লজিক দেখো যে two minus two plus two minus two দেখো প্লাস টু এর মাইনাস টু এর যোগফল হলো আমাদের শূন্য এটা মনে রেখো তারপর দেখো মাই প্লাস টু মাইনাস টু যোগফল আমাদের শূন্য তো এখানে যদি আমরা একশো একটি কি বলছে যে একশো একটি তাই তো একশো একটি সংখ্যা তো এখানে plus two minus two plus two minus two dot dot dot দেওয়া আছে ঠিক আছে তাই তো ডট ডট দেওয়া আছে তো দেখো এখানে plus two minus two zero আসলো plus two minus two zero এরকমভাবে কি একশোটি সংখ্যা মান কি হবে জিরো আসবে না কারণ এখানে দুইটি সংখ্যা আছে এখন দুইটি সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের নিশ্চয়ই পঞ্চাশটি জিরো আসবে তাই তো এবং শেষে কিন্তু কি আসবে দেখো আমাদের দেখো এখানে কি প্রথমে শুরু হয়েছে প্লাস দিয়ে প্লাস টু মাইনাস টু তাহলে আমাদের যে শুরু হবে প্লাস টু দিয়ে এবং শেষ হবে মাইনাস টু দিয়ে তাই তো তাহলে আমাদের তারপর আসলো জিরো তারপর যখন আবার শুরু হবে তখন আমাদের আসবে কি প্লাস টু মানে একশো সংখ্যা মানে একশোটি সংখ্যা এই পঞ্চাশটি সংখ্যা তোমাদের হলো মাইনাস টু দিয়ে গেল আর এই পঞ্চাশটি সংখ্যা প্লাস টু দিয়ে গেল কিন্তু যখন প্রথম একশো এক চলে আসবে মানে একশোটি সংখ্যা শেষ হয়ে আরও শুরু হবে তখন কিন্তু প্লাস টু দিয়ে শুরু হবে তাহলে দেখো এখানে আমাদের যে অ্যান্সার আছে সেটা কোনটি এখানে কিন্তু আছে আমাদের প্লাস টু মানে আমাদের সি নম্বর অপশান বোঝা গেল তো এরপর দেখো চব্বিশ নম্বর প্রশ্ন one two three four comma one two three four দেখো ধরো ওয়ান টু ডট ডট সারিতে আটানব্বইতম সংখ্যা কত হবে দেখো এখানে বলছে যে আটানব্বইতম সংখ্যা দেখো কত নম্বর এটা আমাদের হলো চব্বিশ নম্বর ওকে সরি চব্বিশতম আমাদের আসবে আটানব্বই তম মানে এখানে আটানব্বই তম সংখ্যা কত তাই তো তম আমাদের সংখ্যা বের করতে হবে তো এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে চারটি সংখ্যা আছে পর পর আর কি সাজানো ঠিক আছে প্লাস তারপরে আরও শুরু হয়েছে শুরু হয়েছে ওয়ান টু থ্রি ফোর তাই তো এইভাবে তো দেখেন এখানে কয়টি আছে চারটি সংখ্যা তো এই আটানব্বইকে চার দিয়ে আমরা ভাগ করব তো ভাগশেষ কত নম্বর থাকতেছে তাই তো চার দুগুণা আট হাতে থাকলো আঠারো ঠিক আছে তো এখানে চার ষোলো এরপর থাকতেছে কত যে দুইটি সংখ্যা দেখো শেষে কিন্তু থাকতেছে কি দুইটি সংখ্যা থাকতেছে ওকে যদি আমরা ছিয়ানব্বইটি সংখ্যা কি এই চার দিয়ে চারটি সংখ্যা কিন্তু ছিয়ানব্বই মানে সরি এক দুই তিন চার ঠিক আছে এরকম সংখ্যা আছে তোমাদের চব্বিশটি ছিয়ানব্বইটি সংখ্যা আমাদের মিলে গেল এরপরে দেখো এই নম্বর কি আছে এরপরে ওয়ান টু থ্রি ফোর দেখো ওয়ান টু থ্রি ফোর কেন লিখলাম কারণ হচ্ছে তম সংখ্যা আমাদের কমপ্লিট অলরেডি হয়ে গেছে তাহলে আমাদের বাকি থাকবে অবশেষ থাকবে দুইটি তাহলে যে এক এই দুই এবার বলছেন এটা হচ্ছে নাইনটি সেভেন এটি নাইনটি এইট মানে আটানব্বইতম সংখ্যা তাহলে আমাদের হবে দুই তাহলে দুই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার দেখো সঠিক অ্যান্সার আমাদের থাকলো দুই ওকে তো এরপর যাব আমরা পঁচিশ নম্বর অঙ্ক দেখো পঁচিশ নম্বরে আছে যে যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড হয় তবে সংখ্যাটি কত মানে বাঁ দিক থেকে বাঁ দিক থেকে মানে কি বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড হয় ঠিক আছে এক্স ওয়াই জেড হয় তো সংখ্যাটি কত সিম্পলি দেখো সিম্পলি কি যে আমাদের এক্স ওয়াই জেড দেখো কি বলছে যে এক্স ওয়াই জেড মানে বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড তো বাঁ দিক থেকে মানে আমাদের এদিকে যাবে তাই তো এটা বাঁ দিক এটা ডান দিকে যাবে তাহলে একটা হবে এক্স একটা হবে ওয়াই একটা Z sorry Z X Y Z তো এক্সের এখানে দেখো একক ঘরের সংখ্যা এটা দশক ঘরের সংখ্যা এটা শতক ঘরের সংখ্যা তো দেখো এক্স এর সাথে কি একশো গুণ হইল ঠিক আছে তাই তো এক্স এর সাথে একশো গুণ হইল এরপর দেখো তারপর এর সাথে কি গুণ হলো সরি দশ গুণ হইল ঠিক আছে এরপর দেখো জেড এর সাথে কোন সংখ্যা গুণ হলো এক সংখ্যা কারণ এটা এককের সংখ্যা এটা দশকের ঘরে এটা শতকের তাহলে কি আমরা সংখ্যা লিখতে পারি না যে দেখো একটা লজিক দেখো যে তিনটে এক বসলো ঠিক আছে পরপর মানে এই সংখ্যাগুলির মান মনে করো তোমরা তিনটা ওয়ান তাহলে একটা আমাদের একশো আর একটা দশ আর একটা ওয়ান হতে পারে কি না এদের যোগফলেই তো একশো এই যে একশো এগারো আসলো তাই না তাহলে আমাদের কি হবে তাহলে এই সংখ্যাগুলিকে তোমার মনে করো যে একটা এক্স দিয়ে ডবল শূন্য ওয়াই দিয়ে একটা শূন্য জেড দিয়ে নাই কোনো শূন্য মানে এটা ওয়ান হবে ঠিক আছে তাহলে আমার সংখ্যার সংখ্যার এই দেখো এই একশো প্লাস দশ প্লাস ওয়ান প্লাস যোগ করে আমাদের একশো এগারো আসলো তাহলে সংখ্যাটা এই সংখ্যাগুলি যদি আমরা লিখতে পারি যে একশো প্লাস দশ প্লাস ওয়ান তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কেন লিখতে পারবো না নিশ্চয়ই লিখতে পারবো দেখো কি লিখতে পারবো আমরা দেখো এখানে আমাদের অপশন আছে দেখো এই যে একশো এক্স কি আছে একশো এক্স প্লাস দশ ওয়াই প্লাস জেড এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার বুঝলা মানে এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে আজকে এই পর্যন্ত থাকলো